আজকে দেখেন কয়েকদিনের ঘটনা আমাদের বাংলার একজন হিরো আজকে বাংলার কলঙ্ক হয়ে উঠেছে একজন ভালো খেলোয়াড় আমাদের বাংলাদেশের নাম করো প্লেয়ার নাম তার সাকিব আল হাসান সে গতবার হজ করে আসলো গতবার হজ করে এসে এই তো কয়েকদিন হলো আবার ভারতে গিয়ে পূজা উৎপাদন করে আসলো কি একটা জামানা আমাদের সামনে চলে এসেছে যে সে পবিত্র জায়গা থেকে আসার পর আবার হজ করে আসার পরে আবার সে পূজা উৎপাদন করে কিন্তু ভাই আমার জানে না এই পূজা উৎপাদন করা মানে তাকে মানা আর ওকে মানাই মানে হলো জান্নাত হারাম তার জীবনের সমস্ত কামল গুলো নষ্ট আজকে তিনি এত বড় একটি কাজ করে ফেলেছেন যে কাজটি ইসলামে কখনো তাকে মেনে নেওয়া যায় না ইসলাম কখনো সেটা মেনে নেয় না আজকে সে পূজা উৎপাদন করলো আজকে সে পূজা উৎপাদন করলো আর এই পূজা উৎপাদন করা মানে তাকে মানা আর তাদেরকে উৎসাহ প্রদান করা সম্মানিত উপস্থিতি এই পূজা এই পূজা করা আর তাদেরকে উদ্বোধন করা একই ব্যাপার আর যারা এই কাজগুলো করবে তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাত হারাম করে দিবেন আর তাদের জীবনের সমস্ত আমল নেক আমলগুলো নষ্ট হয়ে যাবে আজকে ইউটিউব খুললে দেখা যায় কার নাম কেন আজকে সে এত বড় কাজ করলো সে যদি মুসলিম না হয়ে যদি সে হজ না করে সে কাজটি করতো আর বলতো আমি মুসলিম নামে আমি যা ইচ্ছা তাই করব তাহলে কথাটি মেনে নেওয়া যেত কিন্তু সে গতবার হজ করে আসলো গতবার হজ করে এসে সে এত বড় একটি কাজ করলো আল্লাহর সাথে সে শিরেককারীদের সাথে সম্বোধন করলো সে কত বড় পাপ করেছে জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত নেক গুলো নষ্ট করে দিয়েছেন কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার নেক গুলো নষ্ট না করে দেন এই তো দেখলাম আবার সে লাইভে এসে ক্ষমা চেয়েছেন আরে ভাই আপনার কাছে অনুরোধ রইল আপনি লাইভে এসে কেন ক্ষমা চাচ্ছেন আপনি ক্ষমা চান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ রাব্বুল সাথে আপনি জুলুম করেছেন কাছে ক্ষমা চান যদি আপনাকে ক্ষমা করে তাহলে গোটা বিশ্বের মানুষ আপনাকে ক্ষমা করে দিয়েছে আর যদি সে আল্লাহ রব্দুল আলমিন আপনাকে ক্ষমা না করে তাহলে কেউ ক্ষমা করবে না এই জন্য বলতেছি ভাই অনুরোধ করি আপনি আল্লাহ সুবাহার কাছে ক্ষমা চান আল্লাহ সুবাহার অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন আপনি জানেন না হয়তো যে পূজা পূজা করতেছে ওরা আমি শুধু সম্বোধন করেছি আপনার মনের কথা হতে পারে কিন্তু নারী ভাই না ওই পূজা করা যা তাদেরকে সম্বোধন করা একই ব্যাপার কারণ আপনি তাদেরকে সম্বোধন করেছেন সে কাজে তাদেরকে সহযোগিতা করেছেন আর সে কাজে সহযোগিতা করার কারণে ওই পূজা মন্ডলের মধ্যে যত পাপ হবে শিরিকের পাপ হবে সেই পাপ গুলো আপনাকেও দেওয়া হবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন অবশ্যই আর এই সমস্ত কাজ থেকে আপনি বেঁচে থাকেন আলহামদুলিল্লাহ ভাই আমার ইউটিউবে এসে লাইভের মধ্যে এসে আল্লাহ সবার কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ সবাই আমরা ক্ষমা করে দিব আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি ক্ষমা চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে ক্ষমা করে দেয় আর সমস্ত গোটা পৃথিবীর মুসলিমরা যেন মুসলিম ছেলে মেয়েরা যেন এই কাজ থেকে দূরে থাকে তাদের পূজা করে সেখানে যাওয়া যাবে না সেখানে যেন না যায় সেগুলো থেকে বিরত থাকে আমরা সেগুলো থেকে দূরে থাকতে পারে মুসলিমের সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করেন